আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা এসিওর কিওয়ার্ড রিসার্চ করব এটা হচ্ছে আমাদের দুইভাবে করা হয় একটা হচ্ছে যদি আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে গুগলের সার্চ ক্যাম্পেইন রান করতে গেলে এই ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয় আরেকটা হচ্ছে আমাদের বায়ারের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা মানে করতে হয় আর কি এখন আমরা চাইলে বায়ারকে বলতে আমাদের যখন বায়ার আসবে আসার পরে বায়ারকে আমরা বলবো যে তুমি কি করবা এই কিওয়ার্ড রিসার্চ দিয়ে তোমার কাজটা কি আমাকে সেটা আগে বলো বায়ার যখন বলবে যে আমি চাচ্ছি যে আমার এই কাজটা আমি এই কিওয়ার্ড রিসার্চ করে আমি একটা গুগলে বিজ্ঞাপন রান করব। তাহলে বিজ্ঞাপনের রান করার ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিজ্ঞাপনের জন্য যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো মানে আমরা রিসার্চ করে দিব আর যদি মনে করে যে না তিনি বিজ্ঞাপন রান করবে না জাস্ট আমাদের কাছ থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে তিনি একটা সুন্দর একটা আর্টিকেল লিখবে ওই আর্টিকেল লেখে তার ওয়েবসাইটে ওই আর্টিকেলটা পোস্ট করবে পোস্ট করার মাধ্যমে তিনি তার ওয়েবসাইটটা গুগলের প্রথম পৃষ্ঠে আনার জন্য ট্রাই করবে সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের সিস্টেমটা পুরাটাই অন্যরকম হয়ে যাবে আর এসিওর e পার্টটা অনেক বড় আমরা জাস্ট অনেক ডিটেলস আছে এসিওর e ক্লাসের ভিতরে আমরা ডিটেলসে যাব না আমরা জাস্ট মূল ক্লাসগুলো করব যাতে আমরা কম সময়ের ভিতরে আমরা আমাদের এসিওর পার্টগুলো শেষ করতে পারি কারণ আমাদের এসিওর ক্লাসকে ভালোভাবে করতে গেলে আমাদের কমসে কম ম্যাট্রিক্স জানতে গেলেই দেখা যাবে যে আমাদের ছয় মাস ইজিভাবে চলে যাবে তো যাই হোক আমরা প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে কিওয়ার্ড জিনিসটা কি কিওয়ার্ড দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লং টেল আর একটা হচ্ছে শর্ট টেল এবার লং টেল বলতে আমরা বুঝি যদি কোনো ওয়েবসাইটের জন্য যদি বায়ার যদি আপনাকে বলে আমার গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করতে হবে তখন বায়ারকের কাছ থেকে ডিল করার সময় অবশ্য বলবেন যে আপনার কিওয়ার্ডটা কি ছোট না বড় সহজ কথা ছোট না বড় যদি ছোট বলে তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক কাট কাঠখড় ফুরাইতে হবে ওই কাজটা করতে কারণ অনেক পরিশ্রমের কাজ হবে আপনাকে ওইটাতে র্যাঙ্কে আসতে আর যদি লং টেল কিওয়ার্ডগুলো হয়ে থাকে বা লং কিওয়ার্ড হয়ে থাকে বড় কিওয়ার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই র্যাঙ্ক করাতে পারবেন সেটা কম সময়ের ভিতরে এবং সেটা অবশ্যই থাকতে হবে মান্থলি সার্চ ভলিউম কম কম্পিটিশন লো এরকম টাইপের কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ডের ভিতরে ইউজ করতে হবে ওইগুলো কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে হবে কারণ যদি আমরা শর্টকে মানে শর্ট ছোটো কিওয়ার্ডগুলো আমরা এখানে কাজ করতে যাই ছোট কিওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু আমরা কখনোই এত দ্রুত আসতে পারবো না আমাদের অনেক কম্পিটিশন থাকবে দেন সার্চ ভলিউম অনেক হাই থাকবে সেই জন্য কিন্তু আমরা ফার্স্ট পজিশনে বা ওই দশ নাম্বার দশটা মানে একটা পেজের ভিতরে দশটা না দশটাই থাকে আর কি তো সার্চ বেরোয় দশটা রেজাল্ট বেরোয় দশটা রেজাল্টের ভিতরে কিন্তু আমাদের সাইটগুলো বেরোবে না তো এখানে আমাদের এই দুইটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে আমাদের আমাদের আমার কাছে প্রায় এক দেড়শো দুইশোর মতো এসিওর বিভিন্ন ধরনের টুলস আছে মানে টোটাল টুল যতগুলো আছে ডিজিটাল মার্কেটিং সহ আদার্স অনেক টুলস আছে সেগুলো আমি দিয়ে দেবনি ক্লাসের শেষে তো আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে নিশ জিনিসটা কি নিশ হচ্ছে ধরেন আপনি কোন বিষয়ে কাজ করতে চাচ্ছেন বা বায়ার কোন টপিকের উপর কাজ করতে যাচ্ছে হতে পারে বায়ারের গাড়ির বিজনেস হতে পারে বায়ারের কি বল গ্লোব বলগুলো বিক্রি করে হতে পারে এরকম হতে পারে তিনি টি শার্ট বিক্রি করে হতে পারে তোমার কাপড় চোপড় বিক্রি করে হতে পারে শো মানে জুতা আছে ফুটবল খেলার জুতা বিক্রি করে আবার বিভিন্ন ধরনের আইটেম হতে পারে সেটা বলা যাবে না সেটা বাইরের উপর নির্ভর করবে তো আপনারা যদি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যদি আপনারা নিচটা ধরতে পারেন বা বাইরের কাছ থেকে জেনে নিতে পারেন যে তুমি তোমার প্রোডাক্টটার নাম কি বা প্রোডাক্ট কী রিলেটেড সেটা আমি একটু জানতে চাই বা তোমার প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু বলো যখনই কোনো ক্লায়েন্টকে আপনাকে বলবে আপনারা বলবেন যে আমি চাই যে আপনার বিজনেস সম্পর্কে জানতে তখন কিন্তু তিনি নির্দ্বিধায় আপনার সাথে ভালোভাবে কথা বলবে যখন আপনি একটা কথা যেমন সেলার ফাইবারে সেলার সেলার এবং বাইরের সাথে কথাবার্তার সময় সবসময় বলবেন যে তোমার বিজনেস সম্পর্কে আমি জানতে চাই যখন তোমার বিজনেস সম্পর্কে জানতে চাবো মানে বাইরের বিজনেস সম্পর্কে আমরা জানতে চাবো বাইরের সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে যেমন আমরা আমাদের বিজনেস সম্পর্কে বলতে কিন্তু খুবই লাইক করি দেন ভালোবাসি সেম ওরাও ওরাও তো মানুষ তাই না ওরাও কিন্তু ওদের বিজনেস সম্পর্কে বলতে ভালোবাসে তো ওই বিজনেস সম্পর্কে জানলে আমার একটা আইডিয়া হলো বিজনেস করার দেন ওর সাথে কথা বলার পরে কমিউনিকেট করার পরে আমরা চাইলে আমাদের সম্পর্কে তাকে বলতে পারি এক্ষেত্রে আমাদের মেসেজ কথাবার্তা অনেকটা দীর্ঘায়িত দীর্ঘত মানে দীর্ঘ হবে দেন আমরা কিন্তু তার সাথে একটা সম্পর্ক ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে বায়ার আমাকে বলছে যে আমার কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে কি বাই কার অথবা best car best car but just আমাকে এই একটা কিওয়ার্ড আমাকে দিচ্ছে যে আমার নিশ হচ্ছে কার ওকে বেস্টটা আমি কেটে দিলাম বায়ার আমাকে বলছে যে আমার প্রোডাক্টটা হচ্ছে বা আমার আমি মূলত গাড়ি বিক্রি করি এখন যেহেতু গাড়ি বিক্রি করে এই ছোট্ট কিওয়ার্ড দিয়ে তো সার্চ করলে বুঝতেছেন কি অবস্থা এখানে কয়েক কোটি হাজার রেজাল্ট <laughs> বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নাই মাত্র এক দশমিক পনেরো সেকেন্ডে দেখেন কত হাজার রেজাল্ট বের করে দিছে এখানে তো আমাদের থাকা কতটা মানে টাফ এটা তো বুঝতেই পারতেছেন যদি এটা হচ্ছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে নিশ না আমাদের নিশ হচ্ছে কার এবার আমি কিওয়ার্ডগুলো আমার যে কিওয়ার্ডগুলো আমি সেটা বাছাই করব তো ধরেন আমি কিওয়ার্ড অ্যাড করলাম বেস্ট বেস্ট কার ইন কি ইউএসএ অথবা বাংলাদেশে অথবা হ্যাঁ আমি দিলাম কি এটা best car in USA okay তাহলে কি হইল তাহলে দেখেন আমার কিন্তু প্রতিযোগিতা অনেক বা আমার প্রতিযোগী কিন্তু অনেক কমে আসলো ঠিক আছে এখানে দেখেন প্রথমে যে কিওয়ার্ডগুলো চলে আসছে এটা কিন্তু অ্যাড রান করছে দেখেন একটু তাদের বাজেট অনেক হাই সেজন্য তারা কিন্তু বিজ্ঞাপনটা রান করছে কারণ এই কিওয়ার্ডটা খুবই হাই এবং সার্চ ভলিউম খুবই ভালো সেই জন্য কিন্তু এই বিজ্ঞাপনগুলো এই কিওয়ার্ডের মাধ্যমে পাইতেছি আমরা আর গুগলের ভিতরে গুগল সার্চ ক্যাম্পেইনের সময় আমাদের মূলত তিন থেকে চার ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আমরা গুগল ক্যাম্পেইন যখন করব তখন আমরা ওই কিওয়ার্ডগুলো জানবো আর কি ওই কিওয়ার্ড সম্পর্কে কিভাবে রিসার্চ করতে হয় ওইগুলো জানবো তারপরে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিব যার কারণে আমরা মানে আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারেন তো আমরা যে আজকের কাজটা শিখবো সেই কাজের উপরে মার্কেট প্লেসে কিন্তু প্রচুর চাহিদা আছে কিওয়ার্ড রিসার্চের ওকে তো আমরা মার্কেট প্লেসে আগেই যাবো না আমরা লাস্টের দিকে মার্কেট প্লেসে যাবো মার্কেট প্লেসে কী লেখে কাজ করতে পারেন ধরেন এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড বের করলাম বায়ার অথবা একটা কিওয়ার্ড দিতে পারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কিওয়ার্ড দিতে পারে তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি কিছু একটা এক্সেল তৈরি করবেন ওকে একটা এক্সেল তৈরি করি আমরা তো আমি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার একটা এক্সেল লাগবে আপনি ম্যানুয়ালি করতে পারেন আবার সফটওয়্যার দিয়েও করতে পারেন ঠিক আছে আগে আপনাকে কিওয়ার্ডগুলো ফাইন করতে হবে তারপরে সেটার আমরা ইয়া করব তো আমরা আগে গুগল ডক ফাইলে যাই অথবা আপনার যদি এক্সেল থাকে তাহলে আপনি এক্সেল থেকেও এটা করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা যেটা করব এখান থেকে এক্সেলটা নিয়ে নেব এখানে আমি আমার কিওয়ার্ডগুলো আমি এখানে সাজাবো এসিও কিওয়ার্ড রিসার্চ এটা আমি লিখে ফেলি আমার কথা বা শুনতে কারো কোনো প্রবলেম হচ্ছে বললে অবশ্যই আমাকে মেসেজ মানে আমাকে বলবেন আর কি নোট ওকে ঠিক আছে SEO keyword keyword research okay research message বানাম ভুল হইলে হইলো সমস্যাটা ওকে এসিও কিওয়ার্ড লিখে দিই ওকে রিসার্চও লিখে দিই ঝামেলা করার দরকার নাই R E S R E S A R C S okay research okay SEO keyword research তো এখানে আমরা প্রথমে আমরা যখন বাইরের জন্য করব একটা সিরিয়াল তৈরি করবেন আপনি এখানে দিয়ে দিলেন আমার একটা শিটটা বড় করার দরকার সেই জন্য আমি একটা লং দিয়ে দিলাম এবং আমরা সেকেন্ডটারে আমরা ইউজ করব হচ্ছে ধরেন কিওয়ার্ড ওকে প্রথমে আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড করব কিওয়ার্ডস ওকে কিওয়ার্ডস তারপরে আমরা দিব হচ্ছে কি ধরেন একটু ফাঁক মানে জায়গাটা ফাঁক রাখলাম এখানে মানে ফাঁকা রাখার পরে এখানে আমি দিলাম হচ্ছে average average average average monthly monthly monthly search search search search sorry S E S E A হবে search okay search average monthly search আর এখানে দিতে পারি আমরা হচ্ছে ধরেন কম্পিটিশন দিতে পারি আমরা কম্পিটিশন কম কম্পিটিশন আর ওইটা কিনে হবে আমি competition আর এখানে দিতে পারি হচ্ছে কম্পিটিশন এখানে কপি করি কম্পিটিশন সবই আমরা বুঝবো এখন আপাতত জাস্ট আমরা দেখে যাই index index index value volume okay volume volume okay এটা আমার হয়ে গেল এক্সেলটা মোটামুটি আমি টপিকটা নির্বাচন করে ফেলছি আমাদের টপিক হচ্ছে কি কারের জন্য আমরা কি করব আমাদের রিসার্চগুলো করব কারের কিওয়ার্ডগুলো আমরা বের করব আমি এখানে একটা সুন্দর করে সাজায় ফেলি আর কি ওকে এটা ভাল লাগতেছে না শিট সময় হয়ে গেছে ওকে এটা আর একটু বড় করলে ভালো লাগবে আমি আর একটু সাইজটা বড় করে দিই চোদ্দ করে দিই আর এটা সমস্ত কিছু মেডেলে করে দিই এখানে এসে হরিজেন্টার করে দেবো মেজেলে ওকে মেডেল হয়ে গেছে আর এই কালারটা দেখি কালোতে ভালো লাগে না সাদাতে ভালো লাগে দেখি সাদাতে একদম মারা যাচ্ছে ওকে আমি কালোই করে দিই ওকে এখানে আমি সিরিয়াল দিতে পারি পরে দিব আমি সিরিয়াল আপাতত আমি চাচ্ছি না সিরিয়াল দিতে আমি আপাতত এখানে ইয়া করে দিই আমার আমার যে কিওয়ার্ড যেগুলো আমাদের মাথায় মানে মেন্টালে মাথার ভিতরে যতগুলো আছে সেগুলো আমরা প্রথমে টাই করব। সেখানে আমরা সাজেস্ট নিতে পারি সার্চ থেকে নিতে পারি এখানে দেখেন প্রথমে কী শো করছে এখানে best car in USA okay best car in USA এটা আমি কপি করলাম আমি কিন্তু বায়ান আমাকে একটা কিওয়ার্ড বলছে ঠিক আছে আমি কিন্তু একটা কিওয়ার্ড লিখি নেই এখানে দেখেন আরও কত কিওয়ার্ড বেরোয় ধরেন এই একটা বেরোইছে best car in the world ধরেন এটা এটা এটা অনেক হাই কম্পিটিশন হবে আমি জানি কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ডের সাথে তুলনা এটা শুধু একটা কান্ট্রিকে ইয়া করতেছিলাম আমরা best car in USA okay একটা কাজ করি আবার আমি সেমভাবে সার্চ করি best car in car car in in USA USA under এত ওকে এত ডলারের ভিতরে একটা কার্ড দরকার ওকে এত ডলারের ভিতরে একটা কার্ড দরকার তো আমি এটাও কপি করলাম এরকম আপনি অনেকগুলো কপি করবেন ঠিক আছে ধরেন আমি যাচ্ছি না এতগুলো কপি করতে আমি যদি আমি বলি এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সেটা কোথা মানে কিসের জন্য যদি ক্লায়েন্টের জন্য হয় সেটার মানে সিস্টেম আলাদা আর যদি মনে হয় মানে ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেনের জন্য হয় সেটার ক্ষেত্রে আলাদা আর যদি বলে যে না ক্লায়েন্টের ক্ষেত্রে না মানে ওয়েবসাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা তো আপনি এটা জেনে নেবেন তো আমরা দুইটা সিস্টেমে দেখব তো ধরেন আমি আপাতত এই কয়টা রাখলাম এখানে আমি চাইলে সাজেস্ট থেকে এখানে দেখেন আরও অনেকগুলো দেখাচ্ছে ঠিক আছে এত কে এত কে এত কে আবার ইউএস কার অথবা এই ইউএসএ এটা দিলাম এটা বাদ দিয়ে দিলাম তারপরে ধরেন দুই হাজার বেস্ট কার ইন ইউএসএ দুই হাজার বাইশ এই একটা মোটামুটি ভালো কিওয়ার্ড এটাও আমরা ইউজ করতে পারি এরকম আপনি এভাবে কিওয়ার্ডগুলো বের করতে পারেন ঠিক আছে এরকম করে বের করতে পারেন এখানে দেখেন আরও অনেক আছে বেস্ট ইলেকট্রিক্যাল কার্স দুই এখানে কারের কিন্তু অনেকগুলো সাজেস্ট আছে বেস্ট লাক্সারি কার্স দুই এখানে অনেক ধরনের কার্সের সাজেস্ট আসবে ঠিক আছে আমি আপাতত বাইশটাও কেটে দিলাম আমি কিন্তু এইভাবে কিন্তু হাজারের উপরে কিন্তু আমি ইয়াগুলো ভিড় করতে করে ফেলতে পারবো এবার নিচের দিকে আসবেন এভাবে স্কল করতে করতে দেখেন আমারগুলো এত সাজটে আসে কেন কারণ হচ্ছে আমি এখানে অনেক বড় ইয়া করে রাখছি পেজ বড় করে রাখছি যত কষ্ট করতে হয় না বারবার এইখানে দেখেন যেগুলো সব থেকে সাজেস্টে বেশি শো হয় এখানে এগুলো শো করতে আসে তার মানে এগুলোও খুবই বেশি সার্চ হয় এখানে আর এটা এগুলো বেশি সার্চ হয় বিদায় এগুলা এখানে নিচে শো আপ করে দিছে বা সাজেস্ট করে দিছে তো এখানে দেখেন best selling car in world at the world এগুলো আমরা নিতে পারি এভাবে ঠিক আছে এইভাবে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন বাইরে আপনাকে একটা কিওয়ার্ড দিছে কি দিছে বেস্ট কার তুমি বেস্ট কার মানে ইউএসের ভিতরে যে কার আছে এটার উপর ভিত্তি করে তুমি কি করবা বা তোমরা ইয়া করে দিবা আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেবে আমরা কিন্তু এভাবে বের করে ফেলতে পারতেছি তো এখানে দেখেন তেইশ সালেও কিন্তু কার যে নামবে সেগুলোও কিন্তু এখন বেরিয়ে গেছে মানে বের করে ফেলছে অলরেডি তো বেস্ট লাকজারি কার্স তো আমি চাইলে এভাবে বের করতে পারি ঠিক আছে এভাবে অনেকভাবে বের করা যায় ধরেন আপনি যখন কিওয়ার্ড এভাবে বের করতে যাবেন তখন এখানে আবার ক্লিক করবেন ধরেন আমি বাই মানে দুই হাজার বাইশে ক্লিক করলাম ঠিক আছে আবার দুই হাজার বাইশ এখানে যদি আমি দুই হাজার বাইশ লিখতে যাই সেক্ষেত্রে আবার দেখেন কতগুলো সাজ আসতেছে আমি যদি এবার নিচে সাজেস্টে যাই দেখেন এখানে আরও দেখেন নতুন নতুন অনেক কিছু বের হচ্ছে ঠিক আছে এরকম করে কিন্তু আপনারা বের করতে পারবেন তো এই তো আমরা এইভাবে রিল্যাক্সে ফ্রেশ মাইন্ডে হ্যাঁ ধীরে ধীরে বের করব। অনেকগুলো কিন্তু বের করা পসিবল বের করা পসিবল ইয়া ঋতিক হাসিবুর বের করা পসিবল যেমন আমরা যদি বাংলাদেশে কোনো ফোন কিনতে যাই প্রথমে আমরা কি সার্চ করি আমাদের মাথার ভিতরে যেগুলো থাকে এগুলো লেখেই তো সার্চ করি তাই না একটা কাস্টমার যখন আসবে ইউএসের কাস্টমার তারা কি লিখে সার্চ করে তাদের মাইন্ডে কি চলতে পারে সেটা আমাদের আগে আন্দাজ করে ফেলতে হবে তো যেগুলা মানে সচরাচর আমরাও লেখি তারাও লেখে সেইগুলোই তো আমরা প্রথমে বের করবো আমরা কিন্তু এভাবে বের করে ফেলতে পারবো তো আরও অনেক সিস্টেম আছে সেগুলো দেখব তার আগে আমরা ধরেন বেস্ট কার ইন ইউএসএ এটা হচ্ছে যদি ইউএসএ থাকে হয় হতে পারে ইউএসএর ধরেন যে কোনো একটা সিটিতে টেক্সাস অথবা বিভিন্ন বিভিন্ন ইউএসএর সিটি যদি আমি লিখি ইউএসএর সিটি ওকে ইউএসএর city all city all city দেখেন New York City Los Angeles কেনোফোলিয়ান এগুলো কিন্তু সিটি আমি যদি এটা ধরেন আমি নিউ ইয়র্ক ওকে ধরেন আমার লোকাল বিজনেস হচ্ছে আমার বিজনেস হচ্ছে নিউ মানে নিউ ইয়র্কের ভিতরে নিউ ইয়র্কের একটা সিটিতে যদি এবার আমি যদি চাই যে আমি আমার ক্লায়েন্টকে যদি আমি তার লোকাল বিজনেস থাকে যদি ধরেন সেলুন হতে পারে হতে পারে তার লোকাল বিজনেস লোকাল বিজনেস তো বুঝিনি যে এটা ফাঁক মানে দূরের লোকগুলো আসে না কাছার কাছের লোকগুলো আসে ঠিক আছে দূরের লোক না ধরেন আপনার আমার আপনাদের প্রতিটা এলাকায় বিভিন্ন কিন্তু ফার্মেসি আছে ঠিক আছে ভালো ডাক্তার আছে বা ইয়া হসপিটাল আছে তো তখন কি করবেন ওটা কিন্তু লোকাল অনেক দূর থেকে কিন্তু আসে না এই ধরেন আপনার ডিস্ট্রিক্টের মানুষ হতে পারে এই কাছাকাছির মানুষগুলো কিন্তু আসবে সেম এখানেও ধরেন আমাদের টাঙ্গাইলে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি করে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কোথায় নিয়ে যাবে সর্বপ্রথম নিয়ে যাবে হচ্ছে টাঙ্গাইল সদরে সদরে যদি সেটা না পারে সেই ক্ষেত্রে দেখা যায় শিফট করবে ঢাকাতে কিন্তু বাইরেতে দেখা যাবে প্রতিটা জায়গায় নির্দিষ্ট একটা করে হসপিটাল কিন্তু থাকে সেম এখানেও ধরেন আমি ফোন কিনতে যাইতেছি আমি আগে প্রথমে সার্চ করব কি যে আমার আমার আশেপাশে কোনো ভালো ফোনের দোকান আছে কিনা সেটা কিন্তু বের করব তাই না এভাবে কিন্তু মানুষ সার্চ করে যখন এই বায়ার যখন লোকাল বিজনেস বিজনেস করতে আসবে তখন দেখেন আমি তখন কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবো তখন এখানে ইউএস আছে আমি এখানে নিউ দিয়ে দিব তখন দেখেন আমার প্রতিযোগী অনেক কমে আসবে ঠিক আছে অনেক কমে আসবে অনেক কমে আসবে ভিডিও এখানে দেখেন অনেকভাবে র্যাঙ্ক করা যায় অনেকগুলো ম্যাট্রিক্সে বা মেথডে র্যাঙ্ক করা যায় তো এগুলো আমরা দেখবো আগে ধরেন আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করা দরকার এবার আমরা চলে যাব কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল অ্যাডকে তো আমরা গুগল অ্যাডকে চলে যাই গুগল এটা হচ্ছে মোটামুটি ফ্রি টুলস এগুলাতে কাজ করা খুবই সহজ একদম ইজি ঠিক আছে এটা যে কেউ করতে পারে AdWords AdX account Google dot Google AdX account লিখলেই হয়ে যাবে অথবা গুগল অ্যাড অ্যাকাউন্ট তাহলে হবে তো আমি অ্যাডস ডট গুগল ডট কমে চলে যেতে পারি অথবা ওকে এখানে আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে ওকে আমি সাইন আপ করে ফেলি এটাতে অ্যাড রান করার ক্ষেত্রে খুবই ভালো হয় আর কি তো আমার অ্যাকাউন্ট তো আছে অলরেডি অনেকগুলো এখানে দেখি প্রোগ্রেস সেট আপ ম্যাট আপ দেখি ওকে যাই হোক ব্যাপার না ওকে এখানে সমস্ত কিছু আসতেছে না okay switch to expert mode professional এখানে ক্লিক করি ওকে আসবে না আসবে না আসবে না এখানে অনেকগুলো আসার কথা ওকে আমি আমার আগের অ্যাকাউন্টগুলো একটা ঢুকি আপাতত আপনারা চাইলে এখানে সাইন আপ করলেই হবে সমস্যা নাই আমার এখানে কিছু অ্যাড রান করছিলাম তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টগুলো ক্যান্সেল করে দিয়েছি কিছু অ্যাকাউন্ট আছে আর কিছু অ্যাকাউন্টে ওকে এটাতে দেখে হয়ে যাবে আশা করি গুগল অ্যাড অ্যাকাউন্ট করা একদম সহজ গুগলে সেখানে সাইন আপ করলেই হয়ে যাবে তো এখানে আমরা প্রথমে দেখেন আমরা গুগল ইয়াতে চলে আসলাম এখানে একটা অ্যাড রান হয়েছিল তো যাই হোক আমরা প্রথমে চলে আসবো এখানে টুলস আছে দেখেন উপরে একটা টুলস লেখা আছে টুলসের এখানে ক্লিক করব আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের এখানে আইসা এখানে এসে আমরা কিওয়ার্ড প্লেনার ঠিক আছে কিওয়ার্ড প্লেনার এখানে ক্লিক করব একটু সবাই একটু আবার জয়েন হই এটা বেটার হবে আর আমাদের সবাই একটু আমরা যখন ফার্স্ট টাইম গুগল এখানে টুলস আসবো গুগল অ্যাকাউন্টে বা গুগল অ্যাডক অ্যাকাউন্টে আসার পর আমরা সরাসরি চলে যাব সেটিংসে এখানে দেখেন টুলস অ্যান্ড ইয়া আছে আর কি এই টুলসে চলে যাব টুল সেটিংস এখানে এসে আমরা চলে যাব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করলে আমাদের এই অপশনে চলে আসবে ঠিক আছে এখানে এসে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে ফেলি দেখি দেখেন প্রথম একটা আছে কিওয়ার্ড ওকে এখানে দেখেন এটা আছে keyword discovered new keywords okay discovered new কিওয়ার্ডসের এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের কিওয়ার্ডগুলো কি আমি যদি আমার কিওয়ার্ডের ইয়ার রেজাল্ট ভালো রেজাল্ট বের করতে চাই যে এখানে মান্থলি সার্চ ভলিউম কত অথবা নিউ নিউ কোনো আর রেজাল্ট দরকার বা আমার আরও অনেক কিওয়ার্ডের প্রয়োজন যা আমি যেগুলো জানি না সেগুলো আমার এখানে যেন শো করে তো সেগুলো দরকার তাহলে কি করব আমি আমার যে কোনো একটা ছোট্ট একটা কিওয়ার্ড লিখে এখানে আমরা পেস্ট করব এখানে পেস্ট করে এখানে দিলাম ঠিক আছে পেস্ট করে এখানে গ্রেট রেজাল্ট রেজাল্টে আমরা ক্লিক করতে পারি ওকে এটা বাংলাদেশ আছে এখান থেকে এসে আমরা ইয়া করে দিতে পারি লোকেশনটা ইউএসএ করে দিতে পারি চাইলে ইউএস অথবা ওয়ার্ল্ডের ইউনাইটেড স্টেটস ওকে অথবা নির্দিষ্ট সিটি হতে পারে অবশ্যই ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটসের লোকদেরকে এই কিওয়ার্ডের উপর যারা যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে ওকে বেস্ট কার্ড ওকে আরেকটা দিলাম হচ্ছে ধরেন আমার আরেকটা কিওয়ার্ড এখানে ইয়া করে দিই বেস্ট কার্ড ইন ইউএসএ দুই ওকে এই দুইটা কিওয়ার্ড আমি চাচ্ছি এই দুইটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের ট্যাগগুলো বা আমাদের একটা সার্চ রেজাল্ট বের হোক তো আমি এখানে গেট রেজাল্টের এখানে ক্লিক করব ওকে একটু সময় লাগবে একটা কেটে দিয়া কেটে এখন আমি আবার আবার কি চাই ওকে ও ঠিক আছে চলবে नेक्स्ट নেক্সট ওকে এবার হবে এবার আবার কিওয়ার্ড প্লেনারে ক্লিক করে দেই এখানে আমি আমাদের ট্যাগটা দিয়ে দেই এবার রেজাল্টের এখানে ক্লিক করি দেখেন আমার একটু প্রবলেম আছে তারপরে আমি এটা ইয়া করে দিলাম ধরেন আমার ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে বেস্ট কার্ড ওকে এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করি এখানে অনেকগুলো দেখানো যায় ঠিক আছে অনেকগুলো করা যায় আপনি দেখেন এখানে এসে ট্যাগুলো দিয়ে দিবেন আপনার ইয়া দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি গেট রেজাল্টে ক্লিক করবেন আপনারা করার পর এখানে দেখেন অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে নিচের দিকে দেখেন এটার মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম কত যদি বায়ার বলে যে আমার লো কম্পিটিশন কিওয়ার্ডের প্রয়োজন সেক্ষেত্রে আপনি লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে বা সার্চ ভলিউম থাকবে এক হাজারের নিচে ধরতে গেলে ধরেন হচ্ছে পাঁচশো থেকে এক হাজার মান্থলি সার্চ হয় তো এইগুলোর উপর হচ্ছে ধরেন আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন আর যদি অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন সেক্ষেত্রে আপনার কম্পিটিশন অনেক হাই রাখবেন আর সিপিসি ওইগুলো দেখে নেবেন সিপিসি জিনিসটা কি সিপিসি হচ্ছে ধরেন এখানে কত আছে এই একটা কিওয়ার্ডের এটা কিওয়ার্ডটা আমি একটু দেখি এটা হচ্ছে best car in USA okay best car in USA average বিশটা করে রেজাল্ট আর কি এখানে এত কম আসার তো কথা না ওকে যাই হোক এটা লো ওকে কম্পিটিশন লো ওকে এবার যদি আমরা অ্যাভারেজ ইয়া করে দেখি এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের সিপিসি এটাতে যোগ করব এটার সাথে এই দুইটার সাথে যোগ করব যোগ করার পরে আমরা বাঘ দিব হচ্ছে দুই দিয়ে দুইটা বাঘ দিয়ে যে সিপিসিটা আসবে সেই সিপিসিটা আমাদের ওই সিপিসির আমাদের যখন এইটা আমাদের গুগল অ্যাড রান করার জন্য হবে তখন আমরা ওই সিপিসিটা এখানে বসাই দেব যেটা সিপিসি এত তো এখন আমাদের এটা আমাদের দেখেন কিওয়ার্ডের কিন্তু আরও অনেক ধরনের আইডিয়া চলে আসতেছে এগুলো প্রথম অবস্থায় লো কম্পিটিশনগুলো আমাদের দরকার কারণ হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো যদি আমি শুধু এটা ইউএসএ কেটে দিই ধরেন আমি এটা ইউএসএ কেটে দিলাম best car in best car এটা লেগে আমি যদি সার্চ করি এবার দেখেন আমার রেজাল্ট কিন্তু অনেক মারাত্মক রেজাল্ট এসে পড়বে দেখেন কিওয়ার্ডের কোনো অভাব নেই তেরো হাজার কিওয়ার্ড কিন্তু আইডিয়া বের করে ফেলছে তেরো মানে তেরোশো কিওয়ার্ড কিন্তু বের করে ফেলছে দেখেন এটার দুই হাজার চারশো সার্চ ভলিউম মান্থলি সার্চ দুই হাজার মানুষ সার্চ করে অ্যাভারেজ মান্থলি সার্চ ওকে তারপরে দেখেন আরও অনেক কিছু আছে সিপিসি আছে লো কম্পিটিশন আছে চাইলে এটাতে করা যাবে তো এটা একজাক্টলি দেখাচ্ছে কিনা ওকে এখানে দেখেন বেস্ট ইলেকট্রিক্যাল কার্ডস দুই হাজার একুশ এটাতে এক হাজার এগুলো কিন্তু নিয়ে কাজ করা যায় যেগুলোতে সিপিসি অনেক হাই সেগুলো নিয়ে কাজ করা যাবে না কিন্তু যদি ওয়েবসাইটের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনাদেরকে সিপিসি যেগুলো কম লো কম্পিটিশন সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং দেখেন এখানে মিডিয়াম আছে এগুলো নিয়ে কাজ করা যাবে হাইগুলো নিয়ে কাজ করা খুবই টাফ তো আর এটা যদি আপনি বড় করে দেন ধরেন কিওয়ার্ডটা হচ্ছে বড় হয়ে যাবে তাহলে দেখা যাবে যে আপনার কম্পিটিশনও লো হয়ে যাবে সার্চ বলেও কম আপনি খুব সহজে কিন্তু র্যাঙ্ক করাইতে পারবেন আপনার কিওয়ার্ডগুলো দিয়ে ওকে আমার কিওয়ার্ডের কিন্তু আইডিয়া বের করে দিছে তারা একটা ঠিক আছে একটা আইডিয়া কিন্তু তারা বের করে দিছে এখানে এখানে তেরোশো তেরোটা সার্চ রেজাল্ট বের হচ্ছে মানে বের হয়েছে আর কি ওকে এবার আমি দেখেন এখানে একটা ডাউনলোড লেখা আছে ডাউনলোড এখান থেকে আমি সিএসবি মানে এক্সেলটা ডাউনলোড করে ফেলি তাহলে আমাদের সমস্ত রিপোর্টটা আমরা ভালোভাবে দেখতে পারবো হাসিপুর আছো নাই না ওকে দেখেন এখানে আমার ইয়াগুলো বের হয়ে গেছে আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে এটা থাক আপাতত আমাদের এক্সেলটা ওপেন হইতে থাকুক ওকে এটা হচ্ছে আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে দেখেন আমাদের কিওয়ার্ডটা আমি যদি দেখি একটু এটা একটু বড় করে দেই এখানে দেখেন কিওয়ার্ডের অনেক আইডিয়া কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলছি ঠিক আছে এখানে আপনার যেরকম ইচ্ছা মতে আপনারা কিন্তু আইডিয়া নিয়ে নিয়ে এখানে কাজ করতে পারেন বা দেখতে পারেন ঠিক আছে এগুলো আইডিয়া কিওয়ার্ডের বিভিন্ন কিওয়ার্ড এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন ক্লোজ দেখেন এখানে অনেক কিওয়ার্ড আছে যেগুলোর উপর বেস করে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে পারবেন আর এখানে সব কিছু ডিটেলসে বলা আছে দেখেন প্রপারলি ডিটেলসে কারেন্সি এটা আমাদের কি লাগবে না এটা আমি ডিলিট করে দেই ওকে এবার দেখেন এখানে অ্যাভারেজ অ্যাভারেজ মান্থলি সার্চ এখানে দেখেন সেটাও কিন্তু আমাদের বের হয়ে গেছে একদম পরিষ্কার সব কিছু এভারেজ মান্থলি চার্জ বের হয়ে গেছে এটা কেটে দিয়ে আমি একটা সিডি তৈরি করে ফেলি এটা হচ্ছে শিট ধরেন এরকম করে চাইলে আপনারা কিন্তু বের করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমাদের শিট ওকে এখানে আমি দেখি ইয়া করে দিই আর ইয়া করে দিই বক্স কালার করে দিই একটু আর এটার ফর্মগুলো একটু বড় করে দিই বোল্ড করে দিই সাইজটা একটু বড় করে দিই কলামটা ওকে এটা থাক এবার আমি দেখেন এবার কিন্তু আপনারা পরিষ্কার হবে সার্চ মার অ্যাভারেজ মান্থলি সার্চ ওকে আমি বলছিলাম কি কি লাগবে আমাদের কিওয়ার্ডগুলো এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন আর এটা ওকে কম্পিটিশন তো দেখি এখানে কি কি আছে মান্থলি সার্চ এত পার্সেন্ট চাইলে এগুলোও দিতে পারেন বায়ারকে কিন্তু আরও ভালো রিসার্চ করতে হবে এতগুলো দেওয়ার দরকার নাই এগুলোর থেকে আপনারা যেগুলো মিডিয়াম এবং হাই এগুলা যেগুলো ভালো সার্চ এক হাজারের বাইরকে বলবেন যে এক হাজারের উপরে সার্চ ভলিউম লাগবে নাকি এক হাজারের নিচে লাগবে সেটা বাইরের কাছে বলে নেবে যে আপনার সার্চ ভলিউম কীরম চান আপনারা বা আপনার কীরম ভিজিটর চান মান্থলি একটা কিওয়ার্ডের উপর কত মানুষ মাসে যায় এরকম আপনি চান সেটা বললে আমাদের জন্য ভালো হয় এটা বলে নেবেন ঠিক আছে বলে নিলে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে তো দেখি এটি এখানে কি অ্যাভারেজ চার্জ ওকে এটাও আমাদের লাগবে না এটা আমি হাইড করে দেই হাইড করে দেই ইয়া করে দিই এটাও লাগবে না আমাদের এটাও হাইড করে দিই তো এখানে কম্পিটিশন এটা লাগবে অ্যাভারেজ মান্থলি সার্চ এটা লাগবে আর এখানে দেখেন ইন্ডেক্স ভ্যালু এটা লাগবে ওকে এগুলো আমরা আরও একটু ডিটেলসে বলবো এখানে দেখেন এই কয়টা হলে আমাদের চলে আর কি ইয়া করে দিই একটু এদিকে এনে দিই আমি ওকে এটা হাই রেঞ্জ আরগুলো লাগবে না এগুলা আরগুলো লাগবে না ওগুলো আপনারা এইভাবে এইভাবে ডিলিট করে দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন ওগুলো আমাদের দরকার নাই সার্চ বলে হ্যান যা যা আছে থাক ওরকমই আমাদের এই কয়টা হলেই হয়ে যাবে ওকে আমি একটু ইয়া করে দিই আমি এগুলো আর একটু সরাই দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে আর কি ওকে এটা ওইটু কমাই দিতে পারি আমরা দেখতে ভালো লাগে না ওকে যাই হোক দেখেন আমাদের কিন্তু একটা শেড কিন্তু তৈরি হয়ে গেল তো এবার দেখেন যারা যারা এখানে লো কম্পিটিশন এগুলোর উপর বের করতে পারেন আর যদি বায়ার বলে যে ধরেন আমার এক হাজারের এক হাজারের উপরে লাগবে তাহলে কিন্তু যেখানে দেখেন তিনশো আছে মিডিয়াম ঠিক আছে এভারেজ মান্থলি তিনশো বিশটা সার্চ হয় তো এটা কিন্তু আমার লাগতেছে না ঠিক আছে এটা কিন্তু মিডিয়াম লো এখানে মোটামুটি কিন্তু ভালোই সার্চ ভলিউম কিন্তু কম্পিটিশন লো এই কিওয়ার্ডটা কি বেস্ট ইলেকট্রিক্যাল কার্স দুই হাজার একুশ এটা লেখে কিন্তু সার্চ খুব কম মানুষ করবে কিন্তু তারপরে মান্থলি উনিশশো মানুষ সার্চ করে কিন্তু কম্পিটিশন লো এগুলোর উপর কিন্তু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাইতে পারি এই কিওয়ার্ডগুলো এটার উপর ভালো আমাদের ফোকাস করা যাবে আর কি তো এইভাবে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো বের করা যাবে তো এবার আসি আরও কিছু আপনাদের সিস্টেম দেখাই ধরেন এখানে আমি কিছু টুলস দেখাই যদি আমি দেখাই হচ্ছে ইয়া করে দিই সো ধরেন একটা কিওয়ার্ড আছে কিওয়ার্ড রিসার্চের জন্য samras maybe একটু দাঁড়ান আমি একটু পানি খেয়ে নিই এটা ভালো হবে ওকে যাই হোক আমরা এখানে আসলাম এখানে দেখেন আমি যদি লেখি বেস্ট কার এখানে এসে যদি সার্চ করি তাহলে আমরা এখান থেকে সেমরাস থেকে আরও বেশি কিন্তু ভালো কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবো যদি এটা পেড আপনি একটা করে জিমেল দিয়ে আপনি কয়েকটা মানে কয়েকবার রিসার্চ করলে আপনার এটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি আপনার লগ আউট করে আবার নতুন একটা টেম্পারেটি জিমেল দিয়ে এটা করে ফেলতে পারবেন ঠিক আছে ওভার ভিউতে আসবেন সেমরাসে আইসা তো এখানে দেখেন কিওয়ার্ডগুলো আর এখানেও কিন্তু ভালো ভালো কিওয়ার্ড বের হচ্ছে দেখছেন বেস্ট ইলেকট্রিক কার্স দুই হাজার বাইশ ভলিউম দেখছেন অনেক হাই ও শিট আমি তো কথা বলতেছি ধরেন এখানে আসবেন সেম রাশের এখানে আসার পরে এখানে আসার পরে যদি হ্যাঁ এবার এখানে এসে দেখেন ওভারভিউ থাকবে এখানে আপনারা এটা হচ্ছে আপডেট করে নিতে বলবে আপনি একটা করে জিমেল দিয়ে একদিন করে ইউজ করুন বা সাত দিন করে ইউজ করা যায় একজাক্টলি তারপরে ইয়া এটাতে করা যাবে কাজ তারপরে আপনার ওই যে টেম্পারারি মেলগুলো আছে ওগুলোতে সাইন আপ করে করে কাজ করবেন যতদিন ম্যাথ থাকে আর কি ধরেন এখানে এসে আমি কি ওভারভিউ কিওয়ার্ড ওভার কিওয়ার্ডস ওভারভিউতে এখানে এসে আমরা সেমরাসের এখানে এসে বেস্ট কার লিখলাম বেস্ট কার লিখে সার্চ করি ঠিক আছে এগুলো ই করে রাখেন তো দেখেন এখানে কিন্তু সার্চ ভলিউম কীরকম হয় ইউনাইটেড স্টেজে গ্লোবাল র্যাঙ্কিং কীরকম কোন দেশে কীরকম সার্চ হয় সবগুলো কিন্তু এখানে ডিটেলস ভালোভাবে চলে আসে আরও কিন্তু আইডিয়া আসতেছে কিওয়ার্ডের এবং এই কিওয়ার্ড দেখেন নিচে আপনার এই কিওয়ার্ডের প্রতি আপনি যে এই কিওয়ার্ড লেখে সার্চ করছেন এর সাথে প্রতিযোগিতা কারা কারা এবং কোন কোন ওয়েবসাইটের মালিক আপনার প্রতিযোগী এখানে কিন্তু এগুলো বের হচ্ছে দেখছেন এগুলো ওয়েবসাইটে বের হচ্ছে এটাও খুবই ভালো একটা টুলস এটার মাধ্যমে আপনারা করতে পারেন আরও এরকম আছে ধরেন এসিও টুলস এই যে স্মল এসিও টুলস একটা আছে এটাও খুবই ভালো কাজে লাগে এখান থেকেও আপনারা চাইলে রিসার্চ করতে পারবেন তারপরে আসো আরও আছে নীল প্যাডেলের একটা আছে আমরা একটু এটাতে দেখি তো নেট এটাতে কি স্পিড কম নাকি এগুলো কিন্তু সবগুলো পেড পেড টুলস ঠিক আছে এটা সম্পূর্ণ আসুক লোড হোক ইউবার সাজেস্ট না এটার নাম এটা তো নীল প্যাটেলের ওকে তো এখান থেকে কিন্তু ভালোভাবে ইয়া করে যায় কিওয়ার্ডগুলো রিসার্চ করা যায় দেখেন এখানে কিওয়ার্ডের অপশন চলে আসে কিওয়ার্ড এখান থেকে এসে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বেস্ট কার্ড সেমভাবে ইউনাইটেড স্টেটসের জন্য করতে পারেন অন্য অন্য কান্ট্রির জন্য করতে এগুলো পেড সফটওয়্যার এখান থেকে আপনারা চাইলে কি আইডিয়াগুলো নিতে পারেন দেখেন এখানে কিন্তু ভলিউম সিপিসি পেড ডিফিকাল্টি তারপর এসিও এগুলো কিন্তু অনেক ভালো কাজে লাগে এগুলো খুবই হাই যেমন আপনার প্রতিযোগী কারা কারা এবং কত প্রতিযোগী আছে কোন কিওয়ার্ডের আন্ডারে এবং সিপিসি কত অ্যাড রান করতে গেলে আপনার কত সিপিসি কাটবে এবং এটাতে কত ভালো সার্চ রেজাল্ট সে মানে মানুষ সার্চ করে সে মানে ভিজিটর যায় আর কি তার ওয়েবসাইটে সেগুলো কিন্তু এখানে ভালো করে দেখা যায় দেখেন এগুলো আরও অনেক ভালো ভালো কিওয়ার্ড কিন্তু শো করতে হয় এগুলো পেড সফটওয়্যার সাত দিন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সাত দিন এটা আছে তারপরে আপনারা চাইলে আরেকটা আছে এটা আমি দেখাই এটার নাম maybe keyword revealer maybe revealer এখানেও কিন্তু ভালোভাবে এখানে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে আর না হলে প্রথমে আপনি কাজ খুব ভালোভাবে করা যাবে না সাইন আপ করে নেন আমি একটা জিমেলটা সাইন আপ করে নিই ওকে এটা এটা খুবই ভালো একটা টুলস কিন্তু এগুলো টুলসে দেখা যায় যে আপনাকে ই করতে হয় আর কি প্রিমিয়াম টুলস তো এগুলো আপনি ফ্রিতে সাত দিন করে ইউজ করতে পারবেন আমরা আমাদের তো আনলিমিটেড ইয়া আছে আর কি সমস্যা নাই মেলের তো অভাব নাই প্রথম অবস্থায় আমরা ফ্রিতে দিয়ে এগুলো কাজ করে ফেলতে পারি ওকে আমি একটু মেলে চলে যাই okay account verify click now আরও এরকম যদি লেখেন যে SEO tools best best SEO tools এগুলো সম্পর্কে আমি ভিডিও বানাবো তখন ওইগুলো দেখে নিন ঠিক আছে এগুলোতে প্রতিটা ক্ষেত্রে কিভাবে কাজ করে আপাতত আপনারা গুগল অ্যাডক দিয়ে করে ফেলতে পারবেন দেখেন আঠারোটা বেস্ট টুলস আছে এসিও কিওয়ার্ড রিসার্চ করার জন্য এসিও টুলস e এই যে একটা আছে গুগল সার্চ কনসোল কিওয়ার্ড রিসার্চের ওকে কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে দিই তাহলে বেটার হবে best keyword research keyword research research tools তাহলে দেখবেন যে আপনি অনেক টুলস পাবেন যেগুলোতে কিওয়ার্ড রিসার্চ করা যাবে খুব ভালোভাবে আপনি যদি ফ্রি লেখেন তাহলে ফ্রিতে আসবে এরকম আপনি একটাতে করতে হবে এরকম না দেখি এই একটা আছে কে ডাব্লিউ ফেন্ডার তারপরে একটা আছে এই একটা আছে এটা তো আমরা করলামই গুগল প্ল্যানার গ্রোথ বার এই একটা আছে এরকম অনেকগুলো পাবেন যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যাবে সমস্যা নেই আর যদি খুবই কষ্ট হয় আর শর্টকাট করতে চান তাহলে গুগল ইয়াদা করে ফেলতে পারবেন অথবা আমি যে কটা দেখালাম এই কটার আমি ভিডিও আপলোড করব আপনাদের শিডিউলের বাইরে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিন প্রতিটা কিউ মানে ইয়া এই টুলসগুলোর কোনটা দিয়ে কি কাজ করে ডিটেলসে আমি বলবো ঠিক আছে আপাতত জেনে রাখেন যে এগুলোতে কাজ করা যাবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই শিটটা তৈরি করে ফেলতে পারবেন যেমন আমি একটা শিট তৈরি করলাম এখান থেকে আমি বাছাই করে করে আমি যেগুলো সার্চ ভলিউম কম সেগুলো রাখতে পারি অথবা যদি বায়ার বলে সার্চ ভলিউম যেগুলো বেশি সেগুলো রাখো বাকিগুলো ডিলিট করে দাও তাহলে আমরা সেভাবে ডিলিট করে কাজগুলো করে ফেলতে পারবো একদম সিম্পল আমরা কিওয়ার্ডের আইডিয়াও পেলাম কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কীরকম প্রতিটার জন্য কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা এভাবে বের করতে পারি যদি আমি আবার একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে গুগল গুগল অ্যাডকে যাইতে পারি অথবা এখানেও ওকে আমি একটু সাইন আপ করে দেখি এখানে করে দেই okay open sorry sorry sorry এটা ফাইবারে চলে আসছে এটা না ওকে কনফার্ম কারণ একটা দিয়ে আমি দেখাই okay log in successfully keyword okay keyword ধরেন আমি একটা কিওয়ার্ড এখানে সার্চ করলাম বেস্ট কার ইন ইউএসএ এটা লেগে সার্চ করে ফেলি এটা আপনি চাইলে বিভিন্ন কান্ট্রি সেট করতে পারবেন তো এটা ইয়া হয়ে গেছে এখানে দেখেন অনেকগুলো চলে আসছে দেখছেন এখানে চলে আসছে সব কিছুই এখানে আপনি এগুলো দেখে নিতে পারেন এখানে ভলিউম দেখেন এটার সার্চ ভলিউম আছে ষোলোশো এবার আমি যদি গুগল অ্যাডকে চলে যাই গুগল অ্যাডক তাহলে দেখি ওইখানে কীরকম আছে দুইটা মিলে দেখি যে সত্যি কোনটা নাকি কোনটা ভুলবাল দেখাইতেছে নাকি সঠিক এটা আমাদের একটু যাচাই করি আমরা ওকে ম্যানেজার এটাতে গেছিলাম কিছুক্ষণ আগে কাজ করে নাই আপনারা এটাতে কাজ করতে পারেন ঠিক আছে এটাতে ফ্রিতে প্রতিদিন তিনটা করে করা যায় কিওয়ার্ড রিসার্চ কিন্তু সাজেস্টে অনেকগুলো বের হয় ওকে আমি টুলসে চলে যাই দেখাই এখানে আসলাম আমাদের এটা করে দিই আর এখানে আমি লোকেশনটা ইউএসএ করে দিই ওকে লোকেশন দিবই না নাকি ইউএসএ ইউনাইটেড স্টেটস হয়ে গেছে সেভ করে ফেলি সেভ করে সার্চ করি এবার গেট রেজাল্টে ক্লিক করি ওকে এখানে বলতেছে আমার একটা অ্যাকাউন্ট সেট করতে ওকে আমি এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেট করে দিলাম এবার আবার ক্লিক করি ওখানে কানাডা চলে আসছে কেন ওকে ইউএসএ করে দিই এবার এবার হবে সমস্যা নাই ইউনাইটেড স্টেটস সেভ কিওয়ার্ড এটা রেজাল্ট আমার এটার রেজাল্ট আমি ওইখানে পাইছিলাম কত এখানে ভুল দেখাচ্ছে নাকি এখানে আমাদের এখানে টোটালটা দেখাচ্ছে এখানে তো আমরা কান্টি সেট করি নাই না সেই জন্য এখানে টোটালটা দেখাচ্ছে ওকে বুঝছি এখানে টোটালটা দেখাচ্ছে আর এখানে আপনার কান্টিটা দেখাচ্ছে দেখি আমি টোটালটা কেটে দেই অর্ডার দিয়ে দেখি কীরকম হয় ওকে এবার দেখি এবার দেখেন আমরা যখন অলরেড করে ফেলছি তখন দেখেন ষোলোশো ষোলোশো সার্জ ভলিউম এখানে দেখেন ষোলোশো সার্জ ভলিউম সিপিসি এত পিপিসি এত ওকে এগুলো হচ্ছে ভালো চলবে সমস্যা নাই এইভাবে কিন্তু আমরা রিসার্চ করে ফেলতে পারবো তো এবার দেখি সার্চ ভলিউম আমি সেমভাবে এখান থেকে আমার যে কটা লাগবে সে কটা আমি বের করে ফেলি একটা একটা করে আমি এখান থেকে বের করতে পারি এটা হচ্ছে আমার কিওয়ার্ড সার্চ ভলিউম কত ষোলোশো ওকে আমি সার্চ ভলিউম কপি করি কপি করে আমাদের এক্সেল শিটে নিয়ে যাই এক্সেলে এখানে সার্চ ভলিউম হচ্ছে এটা আমি চাইলে এভাবে বের করতে পারি আবার এখানে চাইছি কি কম্পিটিশন কি medium competition medium okay competition আমি এভাবে সহজ পদ্ধতিতে আমরা বের করতে পারি ঠিক আছে কম্পিটিশন মিডিয়াম আর এখানে আমরা সেকেন্ডটাই কি চাইছে আমরা সেকেন্ডটাই দিতে চাইছি একটু একটু একটু ওকে আমরা চাইলে এই দুইটা ইউজ করতে পারি সিপিসি এটা হচ্ছে সিপিসি অথবা আমরা এখান থেকেও সিপিসিটা নিতে পারি ধরেন এখানে সিপিসি কত আছে এত দুইটা বাক করলে আমরা এতই পাবো ধরেন এখানে যদি আমি সিপিসি আমি আগে বলছি দুইটার যোগ ফল দিয়ে বাক করতে হবে ধরেন এখানে দুইটা যোগ করেন কত হয় তারপরে দুইটা দুই দিয়ে বাক দিয়েন একটু কম বেশি হতে পারে সিপিসি এক জায়গায় এক সিপিসি পিপিসি ওকে ষাট উনিশ ষাট এরকম দেখাচ্ছে এবং এই কিওয়ার্ডের আন্ডারে এখানে যখন আমি ক্লিক করছি এই কিওয়ার্ডের আন্ডারে কোন কোন ওয়েবসাইট আমাদের প্রতিযোগী বা কোন কোন এল এখানে কিন্তু সবগুলো ওয়েবসাইটের লিস্টগুলো ভেরিয়েবল আছে আমরা কিন্তু প্রতিযোগী আমরা ট্র্যাকিং করতে পারবো একদম সিম্পল ঠিক আছে এখানে ধরেন আপনি স্কেলের এখানে এসে আপনি সিপিসি ইউজ করতে পারেন সিপিসি সিপিসি সিপিসি দিতে পারেন সিপিসি হাই এবং লো দুটো ইউজ করতে পারেন এখানে দেখেন তাই আছে এই দুইটাই আছে হাই এবং low bid range competition charts monthly okay competition এখানে এই দেখেন আমারটা কিন্তু এখানে বের হয়ে পড়ছে এই যে ইন্ডেক্স এটা কিন্তু আমি ওইখান থেকে বের করছি ইন্ডেক্স এটা এটা আমরা চাইলে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু এটাও আমরা বের করতে পারি সিপিসি লাগবে না তাহলে ওকে সিপিসি যদি চাই তাহলে আমরা সিপিসি দিতে পারি অথবা আমরা ডাইরেক্ট এআই এটা ইউজ করে দিতে পারবো ধরেন আমরা প্রথমে রিসার্চ করছি কি আমাদের টাইটেলটা এটা হচ্ছে বেস্ট কার না best car best car best car আমরা বের করি নাই মেবি ওকে এবার যদি আমি দেখি আমার এইটা সিপিসি বের করতে তাহলে এখানে ডাউনলোড করি আবার সেমভাবে সিসি ওকে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা ওকে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে আমরা ফাইলটা নিয়ে নিলাম আবার দেখালাম আমি এটা কিভাবে ডাউনলোড করতে হয় আগেরটা কেটে দেই ডো নট সেভ পরেরটা ওপেন করি ওপেন বাইরের জন্য কি কিবোর্ড রিসার্চ করা যাবে হ্যালো ভিত্তিক আছো এভাবে কি কিওয়ার্ড হ্যাঁ এভাবে কি কিওয়ার্ড রিসার্চ করা এভাবে কি কিওয়ার্ড রিসার্চ করা যাবে ওকে পুরো ক্লাসে ছিল কে কে সেকেন্ড টেবিল করলাম এখানে সালমাত হচ্ছে ওকে দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের কিওয়ার্ডগুলো আবার বের করে ফেলছি দেখেন সমস্ত ডিটেলস বের বের করে ফেলছি বেস্ট কার ওকে সমস্ত কিছু এখানে আছে আমরা চাইলে এইভাবে বের করতে পারি অথবা আমরা ম্যানুয়ালি যাও করতে করে ফেলতে পারি মিডিয়াম হাই অথবা এখানে বিডি ইন্সপায়ার দিতে পারেন সিপিসি হাই এবং সিপিসি লো ঠিক আছে এই দুইটা ইউজ করতে পারেন এখানে যে নামটা আছে এখানে এটাই দিতে পারেন লো লো সিপিসি রেঞ্জ অথবা বিট এটা সিপিসি বলে ঠিক আছে এখানে দেখেন সিপিসি এই যে লেখা আছে সিপিসি তো যাই হোক লো ম্যান রেঞ্জ সিপিসি আর হচ্ছে হাই রেঞ্জ সিপিসি এই দুইটা ইউজ করতে পারেন আর যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করেন এই দুইটাতে করতে পারেন অথবা ডাইরেক্ট এখানে এসে আপনারা এটাতেও করতে পারেন সিপিসি আর পিপিসি এত পিপিসি এত ইয়া আর কম্পিটিশন কত আছে কম্পিটিশন আপনার সার্চের সাথে এখানে তো অনেকগুলো বের হয়েছে দুইশোগুলো অ্যাভারেজ দুইশো সার্চ কম্পিটিশন আছে এই কিওয়ার্ডের উপরে যাই হোক এভাবে আপনাকে বের করতে হবে সব কিছু আই হোপ আপনারা এটা করতে পারবেন আর এখানে আমি কিছু টুলস দেখাইছি এগুলো সম্পর্কে আমি প্রতিটা মানে প্রতিটা টুলসেরই ব্যবহার আমি ভালোভাবে দেখাবো আপাতত আপনারা গুগল প্ল্যানার দিকে এবং গুগল অনেকগুলো ফ্রি টুলস আছে এগুলো পেড টুলস তো আমি এগুলো ইনস্টল করে করে আপনাদেরকে দেখাবো আর আর আপনারা চাইলে গুগল প্ল্যানার দিয়ে করতে পারেন আরও অনেকগুলো ফ্রি টুলস আছে ওগুলো দিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং কিওয়ার্ডস আইডিয়াগুলোও বের করতে পারেন একদম সিম্পল এগুলো করতে পারলে আপনি মোটামুটি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করে ফেলতে পারবেন আশা করি আর কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হবে না এখানে এখানে যেগুলো মিডিয়াম আছে সেগুলো অথবা হাই যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমরা অ্যাডের জন্য ইউজ করব যেখানে অনেক হাই সিপিসি অনেক হাই ওইগুলো আমরা অ্যাডের পিছনে খরচ করব আর যেগুলো লো সেগুলো আমাদের ওয়েবসাইটের কাজে লাগাবো এবং সেটা শর্ট টেলগুলোও আমরা ওয়েবসাইটে লাগাইতে পারি মানে ইউজ করতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের পরিশ্রম অনেক বেশি হবে কিন্তু আমরা যদি লং টেলগুলো ইউজ করি মানে বড় কিওয়ার্ডগুলো ইউজ করি সেক্ষেত্রে আমাদের কম্পিটিশন কম হবে সার্চ সার্চ ভলিউমও কম থাকবে সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কিং করা পসিবিলিটি বেশি থাকবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তাহলে আজকের মতো আমি এখানে স্টপ করে দিচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন